তার পরিচিতি বাড়তে থাকবে মানুষের সমাজে তাহলে অনেক মানুষ এখন চিনে একসময় কোনো আলোচনা ছিল কয়শো বৎসর রাজত্ব ছিল চারশো বৎসর সে রাজত্ব করছে বাদশাহ ছিল দুনিয়ার বাদশাহ একদিন মাথার পেতা পেতা করে দেয় একদিনও ফেরাউলের কি হয় না তার সর্দি এগুলো তো অনেক দূরে মাথা পেতা পর্যন্ত করে দেয় কি পরিমাণ সুস্থ তার মালিক ছিল আল্লাহ তালা তাকে সুস্থতা দান করেছিলেন কি পরিমাণ নেওয়া ফেরাউলের একদিনও মাথা পেতা বেশি দেয়া পেয়ে সে মনে করতেছে আমি যেহেতু এত বড় শক্তিশালী মানুষ আর আমি এমন পুরা পৃথিবীরও বাদশাহ তাহলে আমি তো অনেক বড় একজন ব্যক্তি অনেক বড় জিনিস আছে শুধু মানুষ বললে আমার বিমূল হবে এখন আমাকে মানুষের পুরা হতে হবে সে নিজেকে দাবি করে বসল আনার আপু আনা তোমরা তোমাদের যত রব আছে তোমরা যত জিনিসকে রব মনে করো মালিক মানো পাল্লেওয়ালা মানো প্রতিপালক মানো এই সমস্ত রবের মধ্যে সবচেয়ে বড় রব আমি ফেরাব এইরকম ভাবে সে রবের দাবি করো সবচেয়ে বড় রবের দাবি করলো যে সে সবচেয়ে বড় রব তার সামনে যদি আল্লাহ তালার কোনো আলোচনা আসে আল্লাহ তালার সম্পর্কে আল্লাহ তালা যে আমাদের রব এই সম্পর্কে যদি কোনো আলোচনা তার সামনে পেশ করা হয় সে বলে আমি হলাম Hay আরেকটি মৌলিক কথা আমরা জানি যে মৃত্যুর সময় তবা কবুল হয় মৃত্যুর সময় যখন মৃত্যুর বেড়ে সমুদ্রের কাদা ও শেষ মুহূর্তে আল্লাহর নাম রয়েছে ইমানের বেলায় এই নাম দেওয়া গ্রহণ যোগ্য না কিন্তু আল্লাহর নাম নেওয়ার কারণে আল্লাহ আলমে তার জন্য এই পুরস্কার আসছে যে কেমন পর্যন্ত তোমার লাশকে আল্লাহ আরেকটি কারণ হল যে আমার পর্যন্ত দুনিয়ার মধ্যে যত ক্ষমতাশীল ক্ষমতাধর তারপর মান আল্লাহ তালার তারপর মান যারা আসবে কেয়ামত পর্যন্ত সবার জন্য একটা নিদর্শন যে দেখো এত বড় ক্ষমতাশালী ক্ষমতাধর শক্তিশালী কখন অসুস্থ হয় নাই এইরকম একজন মানুষ ছিল ফেরাউন ফেরাউনের লাশ দেখো তোমাদেরও এই অবস্থা হতে পারে এই দুই কারণের জন্য আল্লাহ লাশকে পর্যন্ত এইরকম অবগত কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা শুধু গবেষণা করে যে ও এই লাশের মধ্যে করে রাখে অন্যান্য লাশকে মনি করে লাশকে সংরক্ষণ করে রাখাকে মনি করে অন্যান্য লাশকে মমি করে রাখতে হলে তাদের কৌশল যে বিজ্ঞাপনা কিছু দিয়ে তারা বৈজ্ঞানিকরা এই লাশকে সংরক্ষণ করে রাখে যাতে এটা কোনো পছন্দ পচে না কিন্তু তারা ফেরাউনের লাশকে গবেষণা করতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বাদশাহী দিয়েছিলেন দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন একদিন বলেছিলাম Mereka berjalan. ইসলামকে আমরা জানি সবাই বলো না আগুনে ফেলে দেওয়া হলো এবং আগুনে আগুন এত বিশাল অপরিপূর্ণ আগুনের কাছে যাওয়া যায় অনেক দূরে থাকতে হয় আগুনের তাপ এত বেশি আগুনের পাশে যাওয়া যায় না কি করা যাবে শয়তান এসে করতে দিল যে এরকম এরকম একটা মেশিন বানাবো মেশিন বানিয়ে এই মেশিনের সাহায্যে নিক্ষেপ করবে তখন মেশিন বানানো হলো মেশিন বানানোর পরে মেশিনের মধ্যে দেখে এখন টান দেওয়া হলো এখন মেশিন চলে না এখন তো হজরত থেকেও ফেরেস্তারা করে রাখছে এই মেশিন চলবে না এক কাজ করো তোমাদের সমাজের যত খারাপ মেয়ে মানুষ আছে লঙ্গ অর্ধলঙ্গ করে তাদেরকে ছেড়ে দেবে মেশিনের আশেপাশে তাহলে আর ফেরেস্তারা এখানে আর থাকবে তাদের ভুল কাজ হয়ে গেল ফেরেস্তারা চলে গেলেন হজরত ইব্রাহিম আলাহ ফেলা তো হজরত ইব্রাহিম আলাহ জন্য অনেক উন্নতি হয়ে গেল আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাত বানাই দিলেন আগুনকে কি করলেন জান্নাত বানাই দিলেন আগুন তো আল্লাহ তালার মাহমুদ আগুন কার মাহমুদ আল্লাহ তালার মাহমুদ আল্লাহ চাইলে আগুনকে এয়ার কন্ডিশন বানাতে পারে আমার আপনার জন্য না সবার জন্য না কার জন্য বানাইছেন বিজ্ঞানে আগুনকে আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করে দিলেন কুলনা ইয়া ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য যদি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নাম না নিতেন শুধু যদি বলতেন হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এয়ার কন্ডিশন হয়ে যাও তাহলে দুনিয়ার যত আগুন ছিল সাথে সাথে সব আগুন কাটলো হয়ে কিন্তু আল্লাহ তারা কি বলছেন ইয়ানার কুনি সালামান হে আগুন হয়ে যাও তুমি আনন্দদায়ক শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও কার জন্য আদা ইব্রাহিম হজরত ইব্রাহিম আলাইসলামের জন্য সাথে সাথে হজরত ইব্রাহিম আলাইসলাম যে আগুনে পড়ছেন ওই আগুন কি হয়ে গেছে এয়ার কন্ডিশন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে শান্তিদায়ক ঠান্ডা এমন ঠান্ডা না যে ঠান্ডা একদম জমে যাবে এরকম যাই হোক হজরত ইব্রাহিম ইসলামের আলোচনা আলোচনা চলতেছে কার সাথে নমরুদের সাথে বলতেছে তর্ক বিতর্ক চলতেছে রবের ব্যাপারে রবের ব্যাপারে তর্ক চলতেছে আল্লাহ ক্বালা ইব্রাহিম রব আমার রব তো তিনি যিনি জীবিত করেন এবং মৃত্যু দান করেন জীবন দানও করেন মৃত্যু দানও করেন জীবন মৃত্যুর মালিক হলেন যিনি তিনি হলেন আমার রব ইসলাম বলেন নমরুদ বলল আরে জীবন মৃত্যুর মালিক তো আমিও আমিও জীবন দিতে পারি মাত্র পারি কেমনে সে তার জেলখানা থেকে দুইজন কয়েদিকে নিয়ে আসলো একজন অপরাধী একজন নিরপরাধ অপরাধী যার শাস্তি ছিল মৃত্যুদণ্ড ওই অপরাধীকে সে ছেড়ে দিল এই দেখো যার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল মৃত্যু হওয়ার কথা ছিল তাকে আমি জীবন দিয়ে দিলাম এইভাবে সে বলতে লাগলো আর যে নিরপরাধ কয়েদি ছিল বন্দী ছিল ওই নিরপরাধীকে সে শাস্তি দিয়ে দিল মৃত্যুদণ্ড দিয়ে দিল বললো, এই দেখো এই নিরপরাধ তার কোনো শাস্তি হওয়ার কথা ছিল না কিন্তু তার এখন মৃত্যু হওয়ার কথা ছিল না কিন্তু আমি তাকে মৃত্যু দিছি এই দেখো আমি জীবনও দিতে পারি মৃত্যুও দিতে পারি হজরত ইব্রাহিম আলাইসালাম বুঝাতে চাইতেন কি আর সে বুঝলো কি قال <laughs> একবার হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহ রাবুল আলমিনকে জিজ্ঞাসা করলেন রাব্বি আরিনি গাইফা তুহিল মাওলা হে আমার রব আমি দেখতে চাই আপনি কিভাবে বিশ্বাস করো না যে আমি আল্লাহ তালা মৃতকে জীবিত করতে পারি অবশ্যই নবীরা সৌগনের এই ইমান আছে এই বিশ্বাস আছে নবীরা সৌগনেরও ইমান তো সবচেয়ে বেশি পরিপূর্ণ ইমান নবীরা সৌদের ইমান হলো পরিপূর্ণ ইমান আমাদের ইমান হলো একটু আধটু ইমান পরিপূর্ণ না আমাদের ইমান শুধু হেরে দেবে এক পাড়া দিকে যায় এক পাড়া দিকে যায় যেরকম বিপদ সরে গেলে সামনে যায় সামনে অগ্রসর হয় বিপদ আবার সামনে চলে আসতে পিছনে চলে যায় এইরকম আমাদের ইমান মনে হয় যখন অবস্থা ভালো তখন খুব জোর জোর দেখায় গলার জোর বা খুব বুঝাই যে আমার খুব ইমানের জোর আছে আর যখন বিপদ সামনে চলে আসে তখন আমার ইমানের অবস্থা শেষ তবে রাসুলের ইমান হলো পরিপূর্ণ ইমান শুধু বাড়তে থাকে তবে রাসুলের ইমান শুধু বাড়তে থাকে আল্লাহ রাবুল আলমী যত ইমান যত পুত্র দেখতে থাকেন তবে রাসুলগণ আল্লাহ রাবুল আলমিনের যত পুত্র দেখতে থাকেন তত ইমান শুধু বাড়তে থাকে কবে না নবীরা আসলের ইমান কি হয় না কখনো কমে না শুধু বাড়ে ফেরেস্তাদের ইমান একরকম বাড়েও না কমেও না ফেরেস্তাদের ইমান কি হয় না বাড়েও না কমেও না যেরকম আছে ওই রকম বাড়ানো সুরত নাই কমানো সুরত নাই আর নবীরা আসলের ইমান হলো শুধু বাড়া বাড়তে থাকবে কখনো কমবে না আর সাধারণ মুসলমানদের ইমান হলো কখনো বাড়বে কখনো কমবে তিনি বাচ্চার পরিবেশে থাকি তখন আর আমাদের ওই অবস্থা থাকে না আপনার মজলিসে থাকতে যে অবস্থা ওই অবস্থা থাকে না ওই অবস্থা থেকে আমাদের বুঝতে পারি যে আমাদের ইমানের অবস্থা কমে গেছে মনে হয় আমরা মুনাফিক হয়ে গেছি চিন্তা করেন সাহাবাই কেরামরা নিজের ইমান সম্পর্কে কীরকম চিন্তা করবে আরেকটি মৌলিক কথা হলো মুনাফিকরা কখনো চিন্তা করে না ইমানের ব্যাপারে সাহাবাই কেরামরা এই যে ইমানের ব্যাপারে চিন্তা করতেছেন এটাই প্রমাণ যে উনাদের উনারা ইমানদার মুনাফিকরা আর মুনাফিকরা কখনোই নিজেদের ইমানের ব্যাপারে চিন্তিত হয় না কারণ তার ইমানই নেই চিন্তা করে যার সম্পদ আছে সে না তার সম্পদের চিন্তা করে কেমনি এটাকে চুর থেকে বাঁচানো যায় যার সম্পদই নাই তারা কোন চিন্তা আছে কিসের চুর আর কিসের টাকা সম্পদই নেই এইরকম যার ইমান আছে তার চিন্তা আছে যে আমার ইমান ঠিক আছে বললেন রসগোল্লা সাল্লাহ আলাইসাল্লাম যে মমিন মুসলমানদের অবস্থা এমনই হয়ে থাকে যখন ইমানি মজলিসে বসে যেমন এখানে এখন আপনারা মসজিদের মধ্যে আসছেন ইমানি একটা পরিবেশ দিনই মজলিসে ইমানের পরিবেশে এখন আমরা বসে আছি এখানে এখন আমাদের ইমানের ইমানি কথা আলোচনা শুনতেছি বলতেছি এরকম করতে করতে আমাদের ইমানটা কিছু তাজা হয়েছে কিছু বাড়ছে কিন্তু যখন আবার এই পরিবেশ থেকে আমরা বাজারের পরিবেশে চলে যাবো দেখবেন এই পরিবেশের কোনো আমাদের কোনো আসর নেই মানে কখনো পারে আমাদের ইমানের অবস্থা কি ইমানি পরিবেশে আসতে পারে আর বাজারের পরিবেশে বা বাড়ির বাসার পরিবেশে গেলে কম এগুলো হলো মুমিন মুসলমানদের ইমানের অবস্থা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি সব সময় তোমাদের ইমানের অবস্থা একরকম থাকতো আমার মজলিসে থাকা অবস্থায় ইমান যেরকম বাসায় যাওয়ার পরেও যদি ওইরকম থাকতো অর্থাৎ সব সময় যদি একই অবস্থা থাকতো তাহলে ফেরেস্তারা তোমাদের সাথে শুয়া অবস্থায় দাঁড়ানো অবস্থায় সব সময় তোমাদের সাথে শুধু মুসাফাই করবে ফেরেস্তারা কি করতেন মুসাফা করতেন হজরত ইব্রাহিম আলী ইসলাম জানতে চাইলেন আল্লাহ পাক রাবুল কাছে যে আপনি মৃত কীভাবে জীবিত করেন আমি দেখতে চাই আল্লাহ তালা বলে তুমি কি বিশ্বাস করো না তোমার কি ইমান নাই বলেন অবশ্যই আমার ইমান আছে আমি শুধু দেখতে যাচ্ছি আমার অন্তরকে একটু শান্ত করতে চাই দেখে এই বিষয়টা দেখতে কিভাবে আপনি মৃতকে জীবিত করেন কিভাবে ওই জিনিসটা দেখে আমি আমার দিনকে ঠান্ডা করতে চাই বলে ঠিক আছে চারটা পাখিকে ধরে আনো চার ধরনের চার পাখি ধরে আনলেন তারপর ওটাকে লালন পালন করলেন বড় করলেন বললেন এমনভাবে এটাকে লালন পালন করো তোমার টাকার সাথে সাথে যেন সে তোমার কাছে চলে আসে তিনি এভাবে লালন পালন করলেন চার পাখিকে টাকার সাথে সাথে কাছে চলে আসে বলেন এখন এইগুলোকে জব করো কেটে ফেলো কেটে টুকরো টুকরো টুকরো টুকরো করো চারটা চার পাখি রকম সব একত্রিত করে দেবো সব একত্রিত করা হবে তারপর আবার চার ভাগ করো চার ভাগ করে চার পাহাড়ের মাথায় নিয়ে রেখে আসো চার পাহাড়ের মাথা দিয়ে রাখে আসলে এখন আবার ডাকটা আবার ডাক দিলেন পাটি দেবেন সাথে সাথে বঙ্গপত্র যা যেখানে ছিল সব একত্রিত হয়ে জীবিত হয়ে হজরত সামনে চলে আসে আল্লাহ তালা দেখিয়ে দিলেন এই দেখো এইভাবে আপনি কি করতে পারি মৃতকে জীবিত করতে পারি এরকম ভাবে আমরাও একসময় মরে যাব দুনিয়ার মাটিতে মিশে যাব কিন্তু আল্লাহ তালা যখনই বলবেন কম নিজে দিল্লা আল্লাহর হুকুমে দাঁড়াও হুকুম আল্লাহ তালা যখন হুকুম করবেন হুকুম বুঝো সাথে সাথে আমাদেরকে কি করতে হবে সবাইকে উঠতে হবে যে যেখানে আছি আগুনে পুড়ে বর্ষ হয়ে যায় পানিতে ডুবে একদম পানির সাথে মিশে যায় বড় মাছে আমার খেয়ে গেল বাঘে খেয়ে গেল যেখানেই আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থাকবে ওইখান থেকে আল্লাহ তালা হুকুম হওয়ার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু সব কিছু একত্রিত হয়ে যাবে আল্লাহ তালা হুকুমের সাথে সাথে সব একত্রিত হয়ে আবার আমি যেখানেই থাকি না কেন আমার এক অংশ যদি বাংলাদেশে থাকে আরেক অংশ যদি আমেরিকায় থাকে আরেক অংশ যদি কানাডায় থাকে আরেক অংশ যদি অস্ট্রেলিয়ায় থাকে আরেক অংশ যদি অন্য কোনো দেশে থাকে কোনো সাগরে থাকে কোনো মরুভূমিতে থাকে যেখানেই থাকুক না কেন সব অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গা থেকে এক এক জায়গায় হয়ে যাবে সাথে সাথে আমাকে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে তখন বিচার কায়েম হয়ে যাবে আসন্ন সব কায়েম হয়ে যাবে আল্লাহ আল্লাহ আমাদের